হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে নিয়ে এলাম আমি আপনাদের জন্য মোবাইলে কিভাবে ফোর জি ইন্টারনেট সাপোর্ট করবে সে বিষয় নিয়ে দেখুন আমি ডাটা ওপেন করলাম কিন্তু আমার এখানে ফোর জি চলে আসছে অলরেডি কিন্তু আমার মোবাইলটি ফোর জি সাপোর্ট করতো না আপনি আপনার মোবাইলের অপশানে গিয়ে দেখবেন মোবাইল নেটওয়ার্ক আমি টু সিম দিয়ে নেটওয়ার্ক ইউজ করছি সো এখানে only LTE three G and two G auto connected three G two G connected three G only two G only এখানে আর কোনো অপশান নেই ফোর জি কোনো অপশান নেই সো এটার জন্য করতে হবে আপনাকে একটি অ্যাপস ইউজ অ্যাপসটি হচ্ছে four G LTE network setting আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আপনার জন্য এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেব কানেক্টিং করবেন কানেক্টিংয়ে যাওয়ার পর watch two two G three G four G LTE আসবে চার্জ টু এলটি অনলি দেখুন এখানে নিচে এসে যাবেন আপনি আসার পরে অনলি এলটি দেখুন এখানে অনেক ধরনের নেটওয়ার্ক আপনি ইউজ করতে পারেন সো অনলি এলটি অনলিতে আপনি যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপডেট রিফ্রেশ করে দেওয়ার পরে রান পিন টেস্ট দিয়ে দিবেন আপনার মোবাইলে অলরেডি ফোর জি সাপোর্ট করতেছে কি আপনার মোবাইল আগে যে স্পিডে নেট ইউজ করতো তার থেকে অনেক বেশি হাই স্পিড আপনি ইউজ করতে পারবেন আমি এখান থেকে বের হয়ে আপনাকে দেখাচ্ছি আপনি যে কোনো ধরনের ব্রাউজারে ব্রাউজ করতে পারবেন খুব ইজিলি চলে আসছে আমার একটা রিভিউ আপনাকে শেয়ার করে দেখাচ্ছি একটা ভিডিও আমি এমন একটি জায়গায় এখন আছি যেখানে সবসময় কখনোই টু জি আসে না থ্রি জিও আসে না বাট এই অ্যাপসটি ইউজ করার পরে আমার এখানে ফোর জি অল টাইম থাকে হ্যাঁ গাইজ আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কি কমেন্টস করবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমার ভিডিওটি শেয়ার করবেন অনেকেরই ইউজফুল হবে এই আমার ভিডিওটি ঠিক আছে গাইজ ভালো থাকবেন